আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইভেন্ট রিলেটেড ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে প্লাক প্যান্থমের বান্ডিলটা আর আমি টিভি রিমন ভাইয়ের সাথে একটা র্যাঙ্ক ম্যাচে টু ভার্সেস টু খেলছিলাম ওই ম্যাচটার ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন সবাই তো সবাই আমাকে সাপোর্ট করবেন ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু হয়ে যাচ্ছে verjaardag. ইন্টোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে তো আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই না চেঞ্জ করে নেব না দেখি আগে কি হয়েছে মকো স্টোরের তো আমি আমার যেটা আমার সবচেয়ে ফেভারেট বান্ডিল বান্ডিলের মধ্যে একটা ওই বান্ডিলটা আমি সিলেক্ট করি আর এর আগে আমি এসি এইটটি জিরোর কোনো এসি এইটটির কোনো গান স্কিন নিই নাই তো এসি এইটটির গান স্কিন নিয়ে আমি নিয়ে নিলাম এখন ভালোবাসা থাকবে সবার প্রতি ভালোবাসা অবিরাম সবার প্রতি আর লাক রয়েলে চলে যাই চলে যে ইভেন্টটা নিয়ে নিই নয় ডায়মন্ডের স্পিন মারতেছি প্রথমেই নয় ডায়মন্ডের স্পিন কি পাই আমরা ডায়মন্ড রয়্যাল ভাউচার নয় ডায়মন্ডের স্পিনে এখন উনিশ ডায়মন্ডের স্পিন দেখি বান্ডিলটা এখন দিয়ে দেয় কিনা উমাগু এসে একটি স্কিন দিয়ে দিল দাদুর নাতিরা দিয়ে দিল উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন জানি নাকি আমাদেরকে এবারও ভালোবাসা দিয়ে দিবে ভালোবাসা দিছে গান স্ক্রিন বক্স সেভেন্টি নাইনের স্পিন একটা ইনকিলোমিটার ভাউচার এত দাম একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনে ডায়মন্ড রয়্যাল ভাউচার আমি জানতাম এটাই আমাকে দিবে চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়েই নিতে হলো প্লাক পান্থমের বান্ডিলটা তো আমি এই বান্ডিলটা ওপেন করে নিব সিদ্ধান্ত নিয়েছিলাম এই বান্ডিলটা ওপেন করব না পরে চিন্তা ভাবনা করলাম না এই বান্ডিলের চুলটা আর মাস্কটা আমার অনেক ফেভারেট সবার প্রতি একটা অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল আইকন বাজিয়ে দিবেন কমেন্টে ইউআইডি e দিবেন এবং আমাদের সাথে গিবোয়েতে পার্টিসিপেট করবেন তো আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই এবং অলোকের সাথে দেখি বান্ডিলটা খোলার পর অলোকরে কত সুন্দর লাগে আমি দেখছি যে সবাই অলোকের উপরেই এই বান্ডিলটা ইউজ করে তা আমি অলোক ক্যারেক্টার নিয়ে এখন থেকে খেলার চেষ্টা করব এখন মাস্কটা আর চুলটা থাকুক মাস্কটা আর চুলটা মাস্কটা আর চুলের সাথে দেখেন কি অসাধারণ লাগতেছে অলকরে তো দেখতে পারতেছেন মাস্কটা অনেক দারুণ বডিটা কি থাকবে না নতুন বান্ডিলটা নিব না বডিটা থাকুক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 Thank you.